সম্মানিত colour TV LED TV IPS বিদ্যুৎ স্টেবিলাইজার সাউন্ড সিস্টেম ব্যবহারকারীগণ সবুজ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম তো সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এক নং সাইকিনল ফকিরকান্দি অবস্থিত আমাদের দুটি সার্ভিসিং সেন্টার রয়েছে একটি হচ্ছে সাইকিনল ফকিরকান্দি আরেকটি রয়েছে শাখা খ এক নং সাইকেল চৌরাস্তা কোনো মার্কেট নামে একটি মার্কেট আছে সেই মার্কেটের লঞ্চঘাট রোড যেতে শেষ মাথায় তো বন্ধুরা আমরা যে সমস্ত ইলেকট্রনিক্স পণ্য রিপেয়ারিং করে থাকি মানে সার্ভিসিং করে থাকি colour TV LED TV smart LED TV voltage stabiliser IPS all sound system একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে রিপেয়ারিং সার্ভিসিং করে থাকি আপনাদের যে সমস্ত ইলেকট্রনিক্স পণ্য colour TV LED TV LCD TV sound system voltage stabiliser তারা পরে চলে গেছে বারবার মেরামত করার পরও ভালো চলছে না মেকানিক্সের কাছে যেতে আসতে অনেকটা হয়রানি হচ্ছে তো আমরা সেই সমস্ত বন্ধুদেরকে বলবো আমাদের সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড থেকে আপনাদের মূল্যবান ইলেকট্রনিক্স পণ্যগুলি রিপেয়ারিং করে নিতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আর পুনরায় নতুনের মতন ব্যবহার করতে পারেন বন্ধুরা সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড কোথায় নয় কাজেই যার পরিচয় সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে যে সমস্ত পণ্য রিপেয়ারিং করা হয় সেই সমস্ত রিপেয়ারিংয়ের রয়েছে গুণগত মান তো বন্ধুরা আপনার আপনাদেরকে আমরা বলবো যে আপনারা গুজবে কান্না দিয়ে অবশ্যই সরাসরি চলে আসুন আমাদের সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এক নং সাইকনল চৌরাস্তা কোনো মার্কেট খ শাখায় অথবা আমাদের এক নং সাইকনল ফকির কান্দি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আসসালামু আলাইকুম